কিরে এসব কি সব গান লাগাচ্ছিস হ্যাঁ আজকে ভাই সব স্যাড সং হবে কেন আজকে তোর বিয়ে কোথায় নাচবি গাইবি না ভাই আজকে ভাই সত্যি স্যাড সং হবে মনটা খুব খারাপ কেন কী হয়েছে আর বলিস না চেয়েছিলাম ঋতুপর্ণাকে বিয়ে করতে বাবা দেখছি শ্রীপর্ণাকে ধরে নিয়ে এসছে তো ভালো তো ওর থেকে ভালো মেয়ে না ভাই আমি চেয়েছিলাম ঋতুপর্ণাকে এখন এখানে হয়ে গেছে শ্রীপর্ণা আরে ভাই দুটো মাল আলাদা হলে টাইটেলটা তো এক পন পন পন না ও বিয়ের দিন তো সব কিছুই এক হবে ভাই তোরা বুঝতে পারছিস না কেন কিন্তু এইসব গান ফান বাদ দিয়ে তুই রেডি ফেডি হ তোকে বিয়ের পিড়িতে বসতে হবে না আমি বিয়ে করবো না তোকে বিয়ে আজকেই করতে হবে না ভাই করবো না বৌদিকে দেখতে হেভি ভাই টপ টপ টপ টপ তো আমি নিয়ে কী করবো মারা আমিও তো টল আমিও তো টপ না ভাই তোকে আজকেই বিয়ে করতে হবে আমি বলছি বিয়ে করবো না তোর বাবাকে বলছি কিন্তু ঋতুপর্ণাকে বাদ দিয়ে শ্রীপর্ণাকে আনতে হ্যাঁ ভাই তাহলে আজকেই বিয়ে করবো আজকেই বিয়ে করবো আমার খুব পছন্দ ভাই আর শোন বৌদি দুধটা নিয়ে আসলে একবার ঢক ঢক ঢক ঢক করে খাবি না তাহলে চুক চুক চুক চুক চুক করে খাবো নাকি হ্যাঁ কারণ কি মিশিয়ে দিতে পারে পরের দিন সকালে উঠতে পারবি না বুঝে শুনে খা চুপ করে খা